কারণে সৈগ না জানি কি কারণে নিশ্চয়ই গতি লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করল ওই রূপে মানে লোকে সুখী লাগে ভালো পাগল করল ওই রূপের পানি

মোরা foi comigo কাঞ্চন মানিক রতন চোখের মনি ভাবিয়াছি মনে সখী